আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে অনলাইন আর্নিং গাইড চ্যানেলের পক্ষ থেকে পপের আপডেট নিয়ে নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো যারা মূলত পপে কাজ করতে পারতেছেন না বা বিভিন্ন সমস্যা হচ্ছে যারা নাম্বার কিনে কাজ করতে পারছে না তাদের জন্য আমার এই ভিডিও তো আমি আজ আপনাদের দেখাবো একদম সম্পূর্ণ ফ্রিতে ফ্রি নাম্বার দিয়ে কিভাবে পপ অ্যাকাউন্ট খুলে তার জন্য আমরা একটি পপ নিয়েছি আর LD player three point five মিট আপনারা দেবেন আর বেসিক্যালি সবাই জানেন যে আসলে কী করতে হয় না করতে হয় পপের জন্য তাই দিকে বেসিক কিছু না জানে আমরা সরাসরি অ্যাকাউন্ট করি ভিডিওটির অনেক লম্বা হয়ে যাবে আমি চাচ্ছি না যে ভিডিওটা অনেক লম্বা করি শর্ট টাইমে সারতে চাচ্ছি তো অনেকেই অনেকভাবে কাজ করতেছে অনেকে অনেক সিস্টেম অনেক প্রসেস তো আমরা অনেকে হতাশ পপে কাজ হচ্ছে না তো পপে ভাই কাজ হচ্ছে রিয়েলি কাজ হচ্ছে কারণ আমি অলরেডি কাজ করতেছি তো আপনারাও কাজ করতে পারবেন আমি যেভাবে কাজ দেখাবো সেভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন অবশ্যই কাজ করতে পারবেন তো আমাদের একটি ইউজার নেম নেই ইউজার নেম দিলাম একটা পাসওয়ার্ড দিই মেলে এগুলো সবাই তো জানেনি এগুলো নতুন করে বলার আর কিছু নাই এখানে দেখা যাক যদি আমার আইপিটা ভালো হয় তো আমার সিলেট দিতে যাইতে পারবো আর যদি আইপিটা ভালো না হয় আবার আমাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে সেক্ষেত্রে আমাকে আইপি চেঞ্জ করতে পারবে এই যে দেখুন আমার আইপিটা ভালো তো সেক্ষেত্রে কী করবো আমি জাস্ট আমার আইপি যেটা আছে আইপিটা চেঞ্জ করে দিই এখানে আমি একটা অন্য একটা আইপি নিই আমি ডিজো সাকসেস করতেছি আপনারা চাইলে ফ্রি ভিপিএন ওপেন স্পাইডার এবং ওপেন ভিপিএন যেটা আছে ওপেন ভিপিএন অ্যান্ড্রয়েড ওইটা ইউজ করতে পারেন ওটাতেও কাজ হবে তো আমার ওইটা একটু ঝামেলা মনে হয় আইপি কেনা আছে পেড আইপি সেক্ষেত্রে আমি এই আইপিটা ইউজ করতেছি তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন করবেন ফার্স্ট ক্যাপসে যখন আপনার ভালো ওয়েট করতে পারবেন তখন আর মেইন সেখানে আরও বেশি প্রবলেমটা করে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ক্যাপচাটা অবশ্যই কাজে লাগে পিসিটা ভালো করে ক্লিন করে নেবেন আমার পিসিটা অনেকক্ষণ ক্লিন করা হয়নি জন্য প্রবলেমটা হতে পারে ভালো করে ক্লিন করে দেবেন ভালো মনে একটা আইপি হয়ে নেবেন দেখি এবার হয়ে যেতে পারে একটা অ্যাকাউন্ট করি ক্ষেত্রে হেডলাইন ইউজ করতে হবে তাদের ইচ্ছা মতো যে কোনো একটা হেডলাইন দিয়ে দেবেন এগুলো সবাই জানে যারা প্রপে কাজ করে এগুলো সবাই জানে তো মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে কি আমাদের নাম্বার ভেরিফাই তো সেটাই আমি দেখাচ্ছি এখন আমি নাম্বার ভেরিফাই করবো তো একটা কমেন্ট সেশন নাম্বার ভেরিফাই করতেছি আপনাদের এখন দেখাবো না দেখা আপনারা অনেকেই ভাবতে পারেন যে নাম্বার পরিণত করা দেখা হবে তো নাম্বার নিল পেড নাম্বারে কখনোই আমি এটা পেড নাম্বার ইউজ করতেছিলাম সম্পূর্ণ ফ্রি নাম্বার ইউজ করতেছিলাম তো এক্ষেত্রে যেটা হয় আমার আপডেটের গোপনীয়তার স্বার্থে সেটা গোপন রাখতেছি আমি গোপন বলতে কিন্তু দেবো অবশ্যই আমি আপনাদের দেবো যাদের কাজ করার মন কবেই কাজ করবেন কাজ করবেন না যারা পাপ কাজ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি আপডেট আমার সাথে নক দেবেন আমার ডিসক্রিপশন বক্সে স্কাইপ এবং হোয়াটসঅ্যাপ দেবো সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করুন আর অবশ্যই বলেই রাখি না বলে পরে এবার বলে ভাই একটু আগে বলে দেয় অবশ্যই আমি আপনাকে যদি এই সিস্টেমটা নিতে হয় তো আপনাকে একটি পেড ভিডিও বাই করে দেবে সেক্ষেত্রে আপনাকে একটি পেড ভিডিও বাই করে ভিডিওটির প্রাইস সেক্ষেত্রে আলোচনার সাথে হবে আমাকে সাথে কন্ট্যাক্ট করুন তাহলে আমি অ্যাকাউন্টে ভিডিও করতেছি আমি ইউটিউবে কখনোই আমি আপলোড দেবো না এটা কখনোই ইউটিউবে আপলোড দেবো না যে এটা বন্ধুরা জানো আমি অলরেডি ভেরিফাই করে ফেলেছি এখন যেটা হবে দেখুন আমাকে ফার্স্টলি ওকে মার্ক আসছে যে ওকে মেসেজ দেবো এটা যেতেও পারে নাও পারে এতে ঘাবানো কোনো আমার আইপিটা মনে হয় সেরে দিয়েছে আইপিটা সেরে দিয়েছে আমাকে আবার আইপিটা চেঞ্জ করতে হবে দেখুন আমি কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ফেরিতে ভেরিফাই করে ফেলছি আমি একটা আইপি চেঞ্জ করে দেখি আমার কাজটা হয় কিনা আইপিটা সেরে দিয়েছি কথাটা বলছিলাম আপনাদের অবশ্যই আপডেট নিতে হলে যদি আপনারা কি নাম্বার দিয়ে কাজ করতে অবশ্যই আপনাদের করতে হবে সেক্ষেত্রে আমার হলো যাদের আসপথে মেথড দরকার সেগুলোর উপর অবশ্যই আপনাদের কারণ হান্ড্রেড পার্সেন্ট কারণ আইডি নাই হবে সব কিছু হবে প্রবলেম এটার কাজ হচ্ছে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দেখুন এখানে আমি একটা কাজ এই অ্যাকাউন্ট আমার লাইভ আছে এখন দেখুন কত ধরে লাইভ আছে অলরেডি চল্লিশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি হয়েছে আইডিটা আমার লাইভ আছে এখন মতো কাজ করতেছে আমি আবারও আরেকটা অ্যাকাউন্ট করবো বড় হয়ে গেছে তো দেখলেন তো কীভাবে আমি নাম্বার ভেরিফাই করলাম আর ভেরিফাই অবশ্যই হবে না হওয়ার কোনো কারণ নাই আপনারা আমি ভিডিওটা এখন প্রায় রাতও হয়ে গেছে আমি ভিডিওটা বড় করতে পারছি না আপনারা দেখছেন অলরেডি আমি যেখানে কাজ করতেছি দেখেন হ্যাঁ মেসেজ দিচ্ছি এই যে দেখেন মিনিট আগে একটা কাজ মেসেজ আছে তো কাজ হবেই কাজ না হওয়ার কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আপনারা যারা পপে কাজ করতে আগ্রহী পপে কাজ করতে চাচ্ছেন পপে কাজ করতে তারা পারতেছেন না যদি এখান থেকে আপনারা পপে কাজ করতে চান বা পপে কাজ করবেনই মনোভাব করেছেন তো আমার সাথে যোগাযোগ করুন হ্যাঁ আপনাদের পপে কাজ অবশ্যই হবে এবং সেটা কিভাবে হবে না হবে আমি অবশ্যই করাবো আর পপে কাজ হবে না কেন হবেই এটা কি একটা আপডেট নতুন নতুন আপডেট আসে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে আপডেট পাওয়া যায় আর আপডেট পেতে একটু সময় লাগে ধৈর্য ধরে সাথে থাকো সাথে থাকলে আপনারা অবশ্যই আপডেটটি পেয়ে যাবেন তো সবার কাছে ক্ষমা যাচ্ছি যে ইউটিউবে আমি আমার যে মেথডটা এটা পাবলিশ করতে পারলাম না কারণ আপনারা বোঝেন ইউটিউবে যখনই আমি পাবলিশ করব পাবলিশ করার সঙ্গে সঙ্গে এটা আর ইউটিউবে মানে এটা এই আপডেটটা দিয়ে বেশিক্ষণের দিন আমরা চলতে পারবো না তো সেক্ষেত্রে সবাই যদি যার যার আপডেট প্রয়োজন তারা আমাকে নক দেন হ্যাঁ, আমি পেড ভিডিও করে আপনাদের দেবো অবশ্যই আপনাদের পেড করতে হবে পেট ভিডিও নিতে হবে পেট ভিডিও না করলে আপনারা করবেন কি আপনাদের যখন ফ্রিতে দেবো তখন আপনারা ফ্রিতে বন্টন করবেন তখনই আমার আপডেটের মানে একবারে গোষ্ঠীর ষষ্ঠী বানায় ফেলবেন তো আমি চাচ্ছি না যে এটার গোষ্ঠী না আমি আশা করি যে যে পেয়েছি যে সাইটটা এই সাইটটা কারো কাছে নাই তো এই সাইট দিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে খেতে পারবো দেখি আমার আরও একটি অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে তো এটার কী অবস্থা হয় শর্ট করতে কিন্তু শর্ট হচ্ছে না ভিডিও বড়ই হয়ে গেল আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি যদি আপনারা শক্স স্কুটের আইপিটা পেড করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ এখন সবচেয়ে ভালো চলতো শক্স স্কুট কিছুদিন ফ্রি চলছিল শক্স স্কুটটা এখন ফ্রিতে দিচ্ছে না তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন সিঙ্গেল কাজ করেন তারা একটা শক্স স্কুটের আইপি বাই করে নেবেন তো এটাতে আপনারা অনেক ভালো রেসপন্স পাবেন আমি বিশ্বাস রাখি আপনারা অনেক ভালো রেসপন্স সেখানে পাবেন তো আমি আবারও আমার একটা দেখুন আমি ওই সেম নাম্বারে যদি এটা পেড নাম্বার হতো অবশ্যই সেম নাম্বারে কাজ হতো না আমি কিন্তু দেখেন তখন যে নাম্বারটাই ভেরিফাই করছি ওটাই এখানে একটি নাম্বারে পাঁচটা ভেরিফাই করতে পারবেন একটি নাম্বার দিয়ে পাঁচটার বেশি হবে না পাঁচটাই ভেরিফাই হবে সেম টেক্সট নাওয়ের মতোই কিন্তু আসলে টেক্সট নাও বা সেকেন্ড লাইন এরকম কোনো সাইটে না তবে ওইটার মতোই কিছুটা এটা আপনারা কোথাও এই লিঙ্কটা পাবেন না আমার কাছেই পাচ্ছেন লিঙ্কটা আমি সরাসরি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো তো আমার কোডটা চলে এসেছে zero seven eight one nine two eight one nine two zero seven eight one nine two verify করি দেখা যাক এবার আমার আইপিটার কী অবস্থা আছে আইপি যদি ভালো হয় অবশ্যই অ্যাকাউন্ট থেকে আমার অনেকক্ষণ ধরে আইপি প্রবলেম করতেছে যেটাতে মেসেজও আসছে না আইপি জন্য এই আইপিটা মনে হচ্ছে ভালো আছে দেখা যাক আমার এস এম এসটা সেন্ড হয় কিনা এস এম এস এটা দেবো মার কাছে থেকে এস এম এস দিই হয় কিনা আমার এটা সেন্ড হয়নি তো এখানে হতাশ হওয়ার কিছু নাই আপনাদের যখন এটা ওকে এস এম এসটা সেন্ড হবে না ভেরিফাই যখন আছে হবে আপনারা তখন করবেন কি ডিরেক্ট এসে আপনারা তিন চারটা পিকচার আপলোড দিয়ে দেবেন বেটার হয় আপনারা পিকচারটা একটু আগে আপলোড দেবেন ওকে এস এম এস দেওয়ার আগে পিকচার আপলোডে দুইটা একটা ম্যাচ আসবে তারপরে আপনি এস এম এস দেবেন সেক্ষেত্রে আপনাদের বেটার হবে কারণ এখন এইভাবেই চলতেছে আপনারা ফার্স্টলি ওকে এস এম এসটা না দিয়ে আপনারা আগে কয়েকটা পিকচার আপলোড না আর আমাদের অভ্যাসই হয়ে গেছে আর কি আগেই ওকে এস এম এস দিয়ে মার্কেটে চেক করা আসলে এইভাবে চেক করার জন্য আরও ধরা খাচ্ছি আমরা বেশি তো আমি এই অ্যাকাউন্টটিতে কাজ অবশ্যই করবো আমার এই অ্যাকাউন্টটা অবশ্যই ফিরে আসবে আমি তো দু তিনটা পিকচার আপলোড দিয়ে রাখি ওকে পিকচার আপলোড দিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেবেন দশ পনেরো মিনিট পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ফিরে এসেছে ব্যাক এসেছে তো হতাশ হয় এই নাম্বারটিতে কাজ করলে আপনাদের এটাই হবে আপনাদের দেখবেন যে ওকে এস এম এস যাচ্ছে না তারপর আপনারা যদি পিকচার আপলোড করে রেখে দেন পিকচার আপলোড করে রেখে দেন দশ পনেরো মিনিট অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ফিরে আসবে তো আপনারা পিকচার আপলোড দিয়ে আর কোনো কিছু করবেন না একটু রেখে দেবেন মিটমি টিটমি কোনো কিছুই করবে না কখনোই কোনো কিছু করবেন না অবশ্যই মিটমি করবেন না পিকচার আপলোড দিয়ে রেখে দেবেন ওকে তো যাদের আপডেটটা প্রয়োজন যাদের অ্যাকাউন্ট লাইভ করার প্রয়োজন কাজ করার প্রয়োজন এবং দেখেন ডিরেক্ট লিঙ্ক দিতে পারবেন আমি আপনাদের দেখাই আমি লিঙ্ক দিয়েছি ডিরেক্ট লিঙ্ক দিতে পারবেন লিঙ্ক চলে যাবে এদের কাছে ডিরেক্ট লিঙ্ক মারবেন এই দেখুন আমি ডিরেক্ট লিঙ্ক দিচ্ছি ডিরেক্ট এইভাবে লিঙ্ক দিয়ে দেবেন লিঙ্ক দিয়ে কাজ করবেন অনেকে বলে বিভিন্ন ধরনের কত লিঙ্ক আসছে না এই কাজ না সেই আসছে না লিঙ্কে যাবে অলরেডি বান্ন মিনিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে এখন আছে তো দেখা যাক এখন অ্যাকাউন্ট আপনারা কাজ করুন আমি আমিও কাজ করি আর যাদের অলরেডি যাদের আপডেট নেওয়ার প্রয়োজন অ্যাকাউন্টে হিসেবে আপনারা আপডেটটি নেবেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার এবং স্কাইপ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যোগাযোগ করতে তো আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন পপে যদি কাজ করতে চান বন্ধুরা দেখুন যেমনটি বলছিলাম যে পিকচার আপলোড দিয়ে কিছুক্ষণ দেখে দিলাম দেখেন ওই অ্যাকাউন্টটা পিকচার আপলোড দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি দেখেন আর কীভাবে বলছেন যে আমার ওই অ্যাকাউন্টটি দেখেন আমি কি ভেড়া তখন কি দেখেন এই নামটা দিয়ে অ্যাকাউন্ট করছিলাম ভেরোনা নাম দিয়ে এই ভেরোনা নামটা এখানে আছে দেখছেন তো আমি পিকচারগুলো আপলোড দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দেওয়ার পর দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লাইভ হয়েছে তো অ্যাকাউন্টটা আমার কতক্ষণ পরে লাইভ হয়েছে দেখুন এই অ্যাকাউন্টটা আমি আমার কাছে আঠারো মিনিট আগে এসএমএস দিয়েছি আঠারো মিনিট পরে এসে আমার অ্যাকাউন্টটা লাইভ হয়ে যায় মেসেজ এখন দেখি কীভাবে বুঝবো আমার অ্যাকাউন্টটা লাইভ হলো আমি মেসেজ দিই আমি ট্রাফিককে মেসেজ দিই মেসেজ দিলে দেখি মেসেজ যায় কিনা দেখুন মেসেজটা যাচ্ছে কিনা এই দেখেন মার্কাস এস এম এস ওইটা কিন্তু যায় না কিন্তু ট্রাফিকে মেসেজ দিচ্ছি সেই মেসেজটা আমার ঠিকই গেছে তা দেখেন এই পাশে আরেকটা অ্যাকাউন্ট করছিলাম মার্কাসটা দেখি এস এম এসটা দিই এটা দেখেন এখান তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে কাজের প্রসেসটা সেই তো আপনারা এই প্রসেস অনুযায়ী কাজ করবেন পিকচার দেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তবেই আপনাদের কাজ হবে তো তো সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটু উপকার আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনার উপকার নাও আসে আপনাদের বিরক্ত মনে হয় আমার ভিডিওটি তাও কমেন্ট করে জানাবেন আর যদি আরও কিছু আপডেট বা নতুন কোনো আপডেট জানাবেন কমেন্টে জানান আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটি তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আর বেল বাটনটি আর হ্যাঁ যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই নিচে থাকা লাল যে সাবস্ক্রাইব বাটন আছে এটা ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এভাবে কী হবে যখন যে ভিডিওটি নিয়ে আসবেন সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভালোবাসা সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য